হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈদের অফার অনুযায়ী আজকে একটি ভিডিও আপনাদের মাঝে ছেড়েছি যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন যত তাবিজের কিতাবগুলো আছে কার্যকরী সেই কিতাবগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যারা নিতে চান দ্রুত কল করুন আমি সেই নাম্বারটি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি এক্ষণে যেহেতু আমার হাতে সময় নেই ভিডিওটি শর্ট করছি যারা নেবেন অতি দ্রুত ফোন দিবেন ভালো ভালো কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা zero one seven six three double nine three eight double nine এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে সবগুলো কার্যকরী কিতাব দেওয়া হবে এখানে একটা ফোল্ডার করা আছে যে ফোল্ডারে মোটামুটি আট জিবির মতো কিতাব দেওয়া আছে ড্রাইভে আমি ড্রাইভে শুধু লিঙ্ক দিয়ে দেবো আপনারা যত খুশি বইগুলো ডাউনলোড করে নিন সম্পূর্ণ মানে, তিনশো কি একশো যাই হোক ওখানে বই আট জিবির মতো দেওয়া আছে এখানে এক হাজারও বেশি কিতাব হতে পারে আমার আইডিয়া নাই যা আছে তাই আপনারা যা নিতে চান আপনারা যোগাযোগ করবেন এই নম্বরে যতটুকু পারি কম দেওয়ার চেষ্টা করব তবে সর্বনিম্ন দাম হচ্ছে এক হাজার টাকা সবাই বলতে থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম